الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي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 আজকের ঐতিহাসিক তাৎসুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত জাতির মুকুট দেশ বরণ্য ওলামাইকরাম ওরাসতুল আম্বিয়া হজরতে ওলামাইকরাম এতদয় অঞ্চলের অগণিত মানুষ যাদেরকে আল্লাহ তালা বাছাই করে এই ঐতিহাসিক তাকসুল কোরআনে মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন তার মধ্য থেকে মুরব্বী বাবারা নওজোয়ান ভাইরা পর্দার অন্তরালে অবালা সবালা শরীফা মা ও বোনেরা স্কুল কলেজ মাদ্রাসার কলিজার টুকরা ছাত্রবৃন্দ সর্বপ্রথম আমি আল্লাহ রবুল আলমের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলমিন মহিয়ান গরিয়ান প্রেমময় দয়াময় আলিশান আজিমুসান আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তালা আমাদের সকলকে পার্থিব জগতের সমস্ত কার্য থেকে নিরাসন করে আজকে তাফসুল মাহফিলের আসার বসার সেই সাথে কোরআনুল কারিমের আলোচনা শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত শুধু আজকের একটা মাত্র চার পাঁচ ঘন্টার একটা সময় অনেক দিন পর এক বছর পর অনেক কষ্ট করে এই এলাকার যুবক ভাইয়েরা যাদের ইসলামের প্রতি অগাধ ভালোবাসা তারা তাদের পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে এক বছর পর একটি মাহাপিলের আয়োজন করে একটা মাহাপিল যেতে কত কষ্ট যারা মাহাপিল দেয় তারাই বোঝে এই জন্য এই সময়টাকে গণিমত মনে করে সারাটা জীবন এদিক সেদিক দিয়েছি আজকে হলেও জানার জন্য হলেও আজকে একটু সময় আমরা ইসলামের জন্য কোরবানি করি সেই সাথে বাইরে যারা ঘোরাফেরা করতেছি আমরা সকলেই সাইমানার নিচে চলে আসি অনেক বড় সাইমনা আল্লাহ তালা আমাদের সকলকে বাইরের কার্য থেকে নিরসন করে সকলের দিলকে আল্লাহ তালা মাহাবিরের দিকে করার তৌফিক দান করুক সকলেই বলে আমিন সম্মানিত সুদী আজকে আমার আলোচনার বিষয় আমি নির্ধারণ করেছি নারী নিয়ে বলতে পারেন কেন আজকে প্রতিটা মাহাপিলে প্রতিটা জায়গায় আলোচনা হচ্ছে বিভিন্ন প্রকারের গুরুত্বপূর্ণ খুবই আলোচনা ইমানের আলোচনা সাহাবা ইকরামের আলোচনা সেই সাথে মানুষের পার্থিব জগতের কি করবে পরকালে কি করবে এই ধারণার সব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আর নারী সংক্রান্ত বিষয় নিয়ে একটু একটু করে আলোচনা হচ্ছে অনেকেই আরো দিঘির দীর্ঘ আলোচনা করতেছে কিন্তু আমার নলেজে কিরকম সেভাবে আমি শুনি নাই এই জন্য আমার আজকের স্পৃহা আজকের বয়ান আমার উদ্দেশ্য হচ্ছে আমি নারী নিয়ে আলোচনা করব নারীদের এত অবদান নারী ছাড়া আমাদের এই পার্থিব জগৎ এমনকি জান্নাতও ফাঁকা কি বলেন আপনারা নারী ছাড়া কোনো পুরুষ চলতে পারে নারীর সেবা নারীর শুভ্রতা তার খেদমত তার ব্যবহার তার সেবা যত্ন এটা কখনো কোনো পুরুষ অস্বীকার করতে পারবে না সর্বদিক থেকে নারী ছাড়া একটা পুরুষ কখনো চলতে পারে না এই জন্য আমার আজকের ইচ্ছা নারীদের এত অবদান সেই অবদানকে আমরা ভুলে গেছি এমনকি নারীরাও তারা জানে না তারা এত উচ্চ পর্যায়ে দ্বিতীয় কথা হচ্ছে বর্তমান সমাজে পুরুষেরা যেভাবে এলেম অর্জন করে যেমন পুরুষেরা ওয়াজ মাহাপিলের মধ্যে যায় এবং হুজুরদের সাথে তাদের সম্পর্ক বিভিন্ন মাসালা মাসাল যদি না জানে তাহলে হুজুরের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারে এরপর বিভিন্ন হকানি পীরের সৌমতে থেকে তারা অনেক কিছু অর্জন করে কিন্তু একজন নারী এই সব বিষয় থেকে পুরোপুরিভাবে মাহরুম থাকে এই জন্য বর্তমান সমাজে বেশিরভাগটা অজানা হচ্ছে নারীরা আপনারা কি মনে করেন আজকে নারীরা না জানার কারণে সংসারের মধ্যে দ্বিমত সৃষ্টি হচ্ছে স্বামীর কথাকে অবজ্ঞা করে মেলা ভাবে তারা এভাবে রাস্তাঘাটে বেহায়ার মতো চলতেছে আমরা হুজুরেরাও দেখতেছি কি বলেন এই জন্য আমি মনে করি যে নারীর কি মর্যাদা তাদের কি অধিকার এটা আসলেই দরকার বর্তমান সবচাইতে মূল সমস্যা হচ্ছে আমাদের জেহালত না জানাটা না জানার কারণে আজকে আমাদের সব বিষয়ে আমরা জানি না বিদায় আমরা যে যেমন মন চাই সেভাবে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করে নিয়ে যাচ্ছি এই জন্য আমি বলবো যে আজকের মাহফিলটা খাস করে আমি যতটুকু আলোচনা করব সেই আলোচনাগুলো শুধু নারী সংক্রান্ত হবে সেই সাথে কিছু পুরুষ সম্পর্কে আলোচনা হবে আমাদের কি দায়িত্ব এই জন্য আমি শুরুতেই একটি আয়াত করেছিলাম সেই আয়াতের প্রসঙ্গ আমি আলোচনা করব তার আগেই এলেমের কি গুরুত্ব একজন মহিলা এলেমের ব্যাপারে কত বড় শ্রেষ্ঠ পর্যায়ে ছিল যদি আমরা সেদিকে তাকাই তাহলে আসলে আমরা অবাক হয়ে যাব সম্মানিত শুধু আপনারা জানেন মহিলারা কিভাবে রাসুলের কাছে এলেম অর্জন করেছে তার দৃষ্টান্ত আপনাদের কাছে একটু করে বলি আমি হজরতে আসমা বিনতে ইয়াজিদ মালাকান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন বিচক্ষণ জ্ঞানী এবং গুণবতী মহিলা ছিলেন সেই মহিলাকে সমস্ত মহিলারা একাত্রিত করে তাকে প্রতিনিধি হিসাবে পেগাম্বার সাল্লামের কাছে প্রেরণ করলেন আর আসমা বিনতে ইয়াজিদ রদি আল্লাহ আনহা তিনি প্রতিনিধি হয়ে পায়গাম্বার সাল্লাহ সাল্লামের কাছে গেলেন পায়গাম্বার সাল্লাহ সাল্লামকে বললেন আপনি শুধু পুরুষের নবী নন আপনি মহিলারও নবী আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পুরুষ এবং নারী উভয়ের জন্য প্রেরণ করেছেন আমরা আপনার প্রতি ইমান আনায়ন করেছি আপনার আনুগত্য করতেছি সুতরাং আমি মহিলাদের প্রতিনিধি হিসাবে ওরা বলছে এবং আমিও বলছি কি বলছে হে আল্লাহ রসুল পুরুষেরা আমাদের দিক দিয়ে সবের দিকে তারা অগ্রগতি হয়েছে কিভাবে পুরুষেরা জামাতের শহীদ নামাজ পড়ে জানাজার নামাজ পড়ে জেহাদের মধ্যে যোগদান দেয় আর আমরা মহিলারা বাড়িতে বসে বসে আমরা তাদের সন্তান লালন পালন করি তাদের সম্পদ দেখাশোনা করি তাদের কাম প্রবৃত্তিকে আমরা কি করি নিবারণ করি তাদের চাহিদা পূর্ণ করি তাদের সেবা শুভ্র করি আমরা তো সেভাবে পুরুষদের মতো সবের অধিকারী হতে পারি না এই জন্য হে আল্লাহ রাসুল আমরা পর্দার মধ্যে থেকে যদি আমরাও যদি পুরুষের এই কারুকার্যগুলো করি দেখাশোনা করি তাহলে আমরাও কি পুরুষের মতো সব পাবো নাকি এমন হৃদয় গৃহী বয়ান শুনে কথা শুনে তিনি সাহাবাই বললেন ও আমার সাহাবি তোমরা আসমা বিনতে ইয়াজিদ মালাকানি আনসারি রদি আল্লাহ তালানহার মতো এমন উত্তম মহিলা আর কখনো তোমরা দেখেছ নাকি বলো বললেন ইয়া রসুল আল্লাহ না আমরা কখনো সাল্লাম বললেন ও আসমা তুমি শুনে রাখো যদি তোমরা স্বামীর সদাচরণ করো স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো তাদের আনুগত্য করো তাদের সেবা শুভ্র করো তাহলে তোমরাও সেই উল্লিখিত বিষয়গুলোর মতো তোমরাও পুরুষের মতো সব পাবে বলেন সোহান তাহলে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আসমা বিনতে তিনি আনন্দে খুশিতে তাহলিল এবং তাকবির বলতে বলতে মহিলাদের কাছে গেলেন মহিলাদেরকে বললেন শোনো তোমাদের জন্য সুসংবাদ পায়গাম্বার সাল্লাম এইরকম কথা বলেছে তাহলে মহিলাদের এলেম শিকার ব্যাপারে কত আগ্রহ ছিল যদি আগ্রহ না থাকতো তাহলে তারা কি এভাবে জিজ্ঞাসা করত তাহলে বোঝা গেল মুসলমানদের মহিলারা এলেম শিকার জন্য কত স্পৃহা তাদের কত আনন্দ এই ব্যাপারে সম্মানিত সুদীপ আপনারা জানেন পয়গম্বর সাল্লামের যতগুলো বিবি ছিলেন নয় জন মতান্তরে আছে অন্য রায়তের মধ্যে আছে এগারো জন তার মধ্যে সবচাইতে জ্ঞানী বুদ্ধিমান এবং সর্বদিক থেকে ট্যানেল খুলছিলেন হজরত উম্মুল মুমিন আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়সা সিদ্দিকা তিনি এমন কোন বিষয় পারদর্শী ছিলেন না তিনি জ্ঞানের মধ্যে ইতিহাসের মধ্যে কাব্য রচনার মধ্যে আরবের মধ্যে সেই সময় বড় বড় কচিদা তার মুখস্থ ছিল এমনকি তিনি ছিলেন রাজনীতিবিদ যখন হজরত আলী রদি আল্লাহ আনহু যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন সেই সময় হজরত উসমান রদি আল্লাহ আনহুর হত্যা নিয়ে হজরতে উমুল মুকমিনী রদি আল্লাহ আনহা তিনি সেই প্রেসিডেন্ট খলিফার বিরুদ্ধে তিনি দ্বিতীয় বিপক্ষের অবস্থান তিনি নিয়েছিলেন সেই জন্য সেই সময়ে জঙ্গে জাবাল নামে একটি যুদ্ধ সংগঠিত হয়েছে বলেন জঙ্গে জাবাল হয়েছে তাহলে আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা রাজনীতির মাঠের মধ্যে তিনি ছিলেন সে আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা পাইগম্বর সাল্লামের যতগুলো পরিবারের মধ্যে গ্রহস্থালীন যতগুলো বিষয় আদি ছিল সমস্ত বিষয় আদি তার ফায়সলা দিতেন সেই বিষয় আদি সম্পর্কে প্রাধান্য ছিল হজরত আনহার ফায়সলা যখন কোন সাহাবি কোন সমস্যার মধ্যে পড়ত সঙ্গে সঙ্গে তারা আয়সা রদি আল্লাহ আনহার কাছে চলে যেতেন আর হজরত আয়সা রতি সঙ্গে সঙ্গে সেই বিষয়ের ফায়সালা দিয়ে দিতেন এই জন্য পায়গাম্বারের যতগুলো হাদিস রয়েছে যতগুলো মাসালা রয়েছে সমস্ত মাসালার এক চতুর্থ অংশ হলো হজরত আয়সা রদি আল্লাহ তালাহানার ফায়সালা কেন সাহাবা জানে না রসুল করিম সাল্লাম ঘরের মধ্যে কি ব্যবহার করেন কি কাজ করেন কি সমস্যা জানে ওরা এটা কে জানবে বিবি না জানবে আমার ঘরের মধ্যে কি লেখাপড়া করি না করি আমি কি করি না করি এই ব্যাপারে কে জানে বিবি জানে এই জন্য ঘরস্থালীন যতগুলো কাজ কারবার যতগুলো বিষয় আদি সমস্ত বিষয়ের ব্যাপারে আয়সা রদুল্লাহ তালানহার ফায়সালা হলো সর্ব